ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাদ পড়া নফল নামাজ পড়া সবাব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সুহান আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মানগাসালা ইয়মল জুমাতি ওয়াক্তাসাল ওয়াবাক্কারা ওয়াবতাকার ওয়ামাশা ইয়ার ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামে ফাস্তামা ওয়ালাম ইয়ালহু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ সুমতাল্লাহ কি রাখছেন বিনিময় ফালাহু কান আলাহু কান আলাহু আজ আমালু সানাতিন আমালু সানাতিন তার জন্য এক বছর আমল করার সব আল্লাহ তালা দিবেন কান আলাহু বিকুল্লে খতুয়াতিন প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সব এক বছরের কি আমলের সব সেটাও হাদিসে বলা হয়েছে সিয়ামুহা ও কিয়ামুহা ও কামাকল এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সব হবে এক বছর তিনশো পঁয়ষট্টিটা নফল রোজা এক বছর তো তিনশো পঁয়ষট্টি রাখাও যায় না এই এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে প্রতি কদমে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসছেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব পাইলেন একশো কদমের বিনিময়ে একশো বছর একশো বছর নফল রোজা একশো বছর নফল সালাতে সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিপুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়ে খোদবা শোনা কোনো অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে গোদবা শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে একশো এই এক বছরের নফল সলাৎ নফল সিএমের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিসিনী ক্রামরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামায় ক্রাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটাতে সব এটা অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে এই হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয় শুক্রবারে আমাদের ডিউটি নাই এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরও দেরিতে ফজর ওই দিন বরং পড়াই হয় না মুর্শিদে অনেকের আগে উঠতে হবে আগে আসতে হবে পায়ে হয় পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হইতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য সাইদ ইবনুল মোসাই বিখ্যাত তাবে উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিপুল সব সংগ্রহ করা কথা বুঝে আসছে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্নের সাথে করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন জাকমুল্লা খায়ের